আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে লোকেশন ট্র্যাক করে আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য লোকেশন ট্র্যাক করতে পারেন অথবা আপনি কোথায় আছেন আপনার প্রিয়জনকে জানাতে চান তো এই বিষয়টা আসলে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আর তাছাড়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি কোথাও কোনো বিপদে পড়েন তো আপনার ফোন থেকে ট্র্যাকিং যদি করা থাকে বা ট্র্যাকিং যদি আপনি একটা মেসেজ পাঠান তো যে যাকে মেসেজ পাঠাবেন সে কিন্তু আপনার লোকেশনটা ট্র্যাক করতে পারবে বুঝতে পারবে যে আপনি কোথায় আছেন তো চলুন দেখা যাক তো আমি সিম্পলি যাব সিম্পলি যাব গুগল ম্যাপসে আসলে এটা একটা গুগল ম্যাপসের কাজ তো সিম্পলি গুগল ম্যাপসে যাব এই যে ম্যাপসে গেলাম ম্যাপসে যাওয়ার পরে এখানে দেখেন এই যে প্রোফাইল অপশনটা আছে এই যে প্রোফাইল অপশনটা আছে ম্যাপস থেকে এই যে প্রোফাইল অপশনটা পাবেন এই প্রোফাইলে সাপ দেবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে লোকেশন শেয়ারিং লোকেশন শেয়ারিং তো আপনি আপনার লোকেশনটা শেয়ার করতে আসছেন কারোর সঙ্গে তো এখান থেকে আপনি কি করবেন শেয়ার লোকেশন ঠিক আছে তো আপনি এখন কত ঘন্টার জন্য লোকেশনটা শেয়ার করতে চান সেটা আপনি এখানে দেখতে পাবেন তো দেখেন এখানে আমি দুই ঘন্টা দিলাম বা তিন ঘন্টা দিলাম দেখেন এখানে দিতে পারবেন যে কতক্ষণ পর্যন্ত এখানে লেখা আছে আনটিল মানে পর্যন্ত তার মানে তিন ঘন্টা যদি হয় এখন থেকে চারটে আটচল্লিশ বাজবে তারপরে আমার লোকেশনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তো আমি যার সঙ্গে শেয়ার করতে চাই তো তাকে আমি একটা মেসেজ দিব তো মেসেজ দিব দেখবেন সে মেসেজ পাবে পেয়ে সে ওই লোকেশন ঢুকতে পারবে তো দেখেন আমি মেসেজে গেলাম মেসেজ যাওয়ার পরে শেয়ারে দিলাম শেয়ারে যাওয়ার পরে দেখেন আমি এখানে জাস্ট একটা নাম্বার দিব এই যে আমার নাম্বারটা আছে নাম্বারটা দিলাম তো এখানে আমি আমার সিম থেকে একটা মেসেজ পাঠাবো আমার সিম থেকে আমি আমার প্রিয়জনকে বা যাকে হয় আমি একটা মেসেজ পাঠাবো বা যাকে আমি আমার লোকেশনের ট্র্যাক জানাতে চাই তো দেখেন একটা মেসেজ আছে আমি মেসেজ অপশনে গিয়ে দেখাই তো মেসেজ আছে দেখেন এই যে এই মেসেজটা আসলো নাও জাস্ট নাও তো আমি এখানে যদি ক্লিক করি তো দেখেন এখানে যদি ক্লিক করি আমাকে কিন্তু এই যে এখানে নিয়ে আসলো এই যে আমি যে কোন লোকেশনে আছি সেটা কিন্তু নিয়ে আসলো এই দেখেন এখানে এখানে কিন্তু এই লোকেশনে আনলো ঠিক আছে তো আপনি যাকে পাঠাবেন সে এই মেসেজটা পেয়ে আপনার লোকেশনটা সহজেই ট্র্যাক করতে পারবে যে আপনি কোথায় আছেন এই এই বিষয়টা আর কি জানাতে পারবে তো তারপরে আমি আরেকটা বিষয় দেখাবো যে আপনি অবশ্যই এটা নেট কানেকশন লাগবে যে আপনি যদি ট্র্যাক করতে চান তো আমি আরেকটা বিষয় দেখাবো গুগল ম্যাপস থেকেই যে আপনি চাচ্ছেন যে আপনার ফ্রেন্ড বা আপনার বাসার কেউ কোথাও গেছে তো সেক্ষেত্রে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন তো ট্র্যাক করার জন্য হ্যাঁ, আপনার সিম্পলি তার ফোনটা কিন্তু অবশ্যই নিতে হবে ফোনটা যদি না নেন তাহলে তো এটা আপনি সেটিং করতে পারবেন না আর অন্তত এক মিনিটের জন্য হলেও তার থেকে ফোনটা নিয়ে আপনি সেটিংটা করে দিতে পারেন সে কিন্তু জানবেও না বা যদি জানেও সমস্যা নেই বা আপনি খালি বলবেন যে জাস্ট আমার ফোনটা দেন তো ফোনটা নেবেন নেওয়ার পরে আপনি এখানে কী করবেন আবার ওই আগের মতনই যাবেন তো আপনার প্রোফাইলে যাওয়ার পরে লোকেশন শেয়ারিংয়ে যাবেন লোকেশন শেয়ারিংয়ে যাওয়ার পরে লোকেশন শেয়ারিংয়ে গেলেন লোকেশন শেয়ারিংয়ে গেলেন যাওয়ার পরে এখানে যাবেন এই যে আনটিল ইউ টার্ন অফ মানে এই এই অপশনে অপশনে যাওয়ার পরে অপশনে যাওয়ার পরে আপনি যাবেন এই যে থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে আপনি নাম্বারটা লিখবেন আপনি আপনার নাম্বারটা লিখবেন তো আমার নাম্বারটা লিখতেছি zero eight four double zero five eight nine two nine দেখেন আমাকে একটা মেসেজ দিবে মেসেজ দিবে দেখেন তো আমি এখানে দিলাম দেওয়ার পরে শেয়ার দিব সেন্ড করব দেখেন আমার কাছে আরেকটা আরেকটা মেসেজ আসবে তো আমি প্রথমে যা করছি যে এখান থেকে আমি একটা মেসেজ দিব ঠিক আছে মেসেজ দিছি এটার থেকে হ্যাঁ মেসেজটা চলে গেছে দেখেন এই যে আমার দেখেন নিউ নাম্বারের মেসেজটা চলে আসছে তো আমি যদি চাই এটার থেকে আমি ট্র্যাক করতে পারবো এই মেসেজ থেকে আমি ট্র্যাক করতে পারবো দেখেন আমি কোন জায়গায় আছি আগেরটা স্টপ করে দিবেন দেওয়ার পরে আপনি আবার ওই মেসেজ যাবেন যাওয়ার পরে এখানে দিবেন দেওয়ার পরে দেখবেন যে আমি কোন জায়গায় আছি সেটা শো করবে তো আপনারা ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন যে এখানে দুইভাবে কাজ করা হলো যে প্রথমত আমার লোকেশন যদি আমি কাউকে দিতে চাই তো আমার লোকেশনটা আমি তাকে মেসেজ করে দিতে পারবো আর দ্বিতীয়ত আমি কারো ফোন নিয়ে আমি ট্র্যাক করলাম যে সে যদি কোথাও যায় তা আমি তা দেখতে পাবো তো বিষয়টা এটাই বুঝাতে চেয়েছি যে আপনার ফ্যামিলি কেউ যদি কোথাও যায় বা আপনি যদি কোনো বিপদে পড়েন বা আপনার থেকে আপনি ট্র্যাক করে আপনি তাকে মেসেজটা পেটে পাঠিয়ে দিলেন সে বুঝতে পারলো যে আপনি এই এই জায়গায় আছেন বা এই এই জায়গায় যাইতেছেন যত ঘন্টার জন্য দিবেন তত ঘন্টাটি হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তবে like comment share and subscribe করবেন আল্লাহ হাফেজ